সাথেই প্রসুন্দা উন্নয়ন মানে প্রসুন্দা অর্জুন খেলোয়াড় প্রসুন্দা মা মাটি মানুষের প্রসুন্দা সবার সাথেই প্রসুন্দা বন্দে মাতরম বন্দে মাতরম বন্দে মাতরম বন্দে ছাদে প্রসুন্দা খেলার মাঠে প্রসুন্দা মাল্টি জিমে প্রসুন্দা বাস স্ট্যান্ড গড়তেও প্রসুন্দা হিন্দু মুসলমানে প্রসুন্দা শিখ খ্রিস্টানে প্রসুন্দা সব ধর্মেই প্রসুন্দা সব কর্মেও প্রসুন্দা বন্দে মাতরম বন্দে মা করছে আবার প্রসুন্দর জিতছে আবার প্রসুন্দর গড়বে আবার প্রসুন্দর তৃণমূলের প্রসুন্দর ঘাসের ওপর জোড়া ফুল ভোটটা দিতে করোনা কবুল হাওড়া জুড়ে উন্নয়নের সাথী হয়ে আছে তৃণমূল বন্দে মাতরম বন্দে Monday. প্রসুন্দা মমতা ব্যানার্জি ব্যানার্জির আশীর্বাদে প্রসুন্দাকেই জেতাতে হবে জোড়া ফুল চিহ্ন বুকে রবে উন্নয়ন তবেই হবে এগিয়ে যাওয়ার মানে প্রসুন্দা সবার হৃদয়ে প্রসুন্দা মা মাটি মানুষের প্রসুন্দা কাজের মানুষ প্রসুন্দা বন্দে মাতরম বন্দে वन्दे मातरम् वन्दे मातरम् वन्दे मातरम् वन्दे